কি খবর তোমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ভ্রমণে যাই বেড়াতে যাই সাগর পাড়ে যাই নদীর পাড়ে যাই পাহাড়ে যাই পর্বতে যাই যেখানে যাই না কেন আমরা সেলফি তুলতে অনেকটা পাগল হয়ে যাই তবে এই সেলফি হইতে পারে আপনার জীবনের শেষ সেলফি তেমনই একটি আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তিন বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল সাগর পাড়ে সাগর পাড়ে গিয়ে যখন তারা সেলফি তুলতে সেলফি তোলার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই ঠিক ঠিক তখনই সাগর থেকে একটি বড় মাছ এসে মাঝখানের সেই বন্ধুটিকে খেয়ে ফেলে এবং নিয়ে যায় প্রিয় দর্শক বিষয়টা খুব খারাপ লেগেছে দেখে আসলে এরকম আমরা অনেক ভিডিওই দেখেছি সেলফি তুলতে গিয়ে জীবন শেষ হয়ে গিয়েছে তাই যে কোনো কাজ করার আগে খুব চিন্তা ভাবনা করে করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখে তাকে মারার পৃথিবীতে কেউ নেই এই গাড়িটি এই যে ট্রাক বোঝাই ট্রাকটি একটুর জন্য এই মোটর সাইকেলের মানুষটি বেঁচে গিয়েছে এটা হচ্ছে আল্লাহ তালার ওকে হয়াত দিয়েছেন এবং আল্লাহ তালা তাকে হয়াত দিয়ে রেখেছেন বিদায় তার এই দুর্ঘটনা হয়নি না হলে সে কিন্তু এখানে এই ট্রাকের নিচে পড়ে পিষে যাইতে পারত প্রিয় দর্শক আমরা যখন রাস্তায় চলাফেরা করি কোনো রাস্তায় বা জ্যামজ্যাটে দাঁড়িয়ে থাকি তখন চেষ্টা করবেন আপনারা রাস্তা এবং গাড়ি চলাচলের মাঝ থেকে একটু দূরে গিয়ে দাঁড়াইতে পরিবার নিয়ে কারণ রাস্তায় চলাচল করতে গেলে অনেক সময় এ ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই যত সম্ভব পরিবার নিয়ে এবং আপনি নিজেও কখনো যদি গাড়ির জন্য ওয়েট করেন দেখে শুনে ওয়েট করবেন চতুর্দিকে কান চোখ খোলা রাখবেন হঠাৎ কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো গাড়ি হঠাৎ করে ব্রেক ফেল হয়ে মেরে দিতে পারে গাড়ির সাথে গাড়ি তখন আপনিও অ্যাক্সিডেন্ট হতে পারেন